আজকের ক্লাসের টপিক হচ্ছে গুগল শপিং অ্যাডস ক্যাম্পেইন কিভাবে করতে হয় তা আমরা দেখব তো আমরা ফার্স্ট টাইম আমরা আগের মতো আগের বারের মতোই আমরা এর আগে আমরা শিখছি YouTube ads search campaign display campaign এগুলো শিখছি আজকের আজকের ক্লাসটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট কারণ এগুলো কাজ ফাইবার মার্কেট প্লেস আপওয়ার্ক এবং ফ্রিলান্সারে খুবই ভালো কাজ পাওয়া যায় আপনি যদি শুধু আজকের কাজটাই শিখেন বা আজকে আমরা যে টপিকটা বলতেছি এই টপিকটাই শিখেন তাহলে কিন্তু ফাইবার মার্কেট প্লেসে ভালো দামে এই সার্ভিসটা সেল করতে পারবেন তো আমরা চলে যাব আজকে ফাইবার মার্কেট প্লেসে আমরা চলে যাচ্ছি ফাইবার ডট কম এটা লিখে আপনারা সার্চ করবেন আপনাদের অ্যাকাউন্ট অবশ্য আছে আমি একটু আপনাদেরকে দেখাবো যেখানে কি পরিমাণ আমাদের এই কাজটার চাহিদা আছে এটা দেখানোর জন্য আমরা চলে আসছি আমরা এইগুলো দেখাই কারণ হচ্ছে আপনাদের একটু বোঝানোর জন্য যে আমরা যে কাজগুলো শিখবো সেটার চাহিদা আদৌ আছে কিনা যদি না থাকে যে কাজের চাহিদা নাই সে কাজ শিখে তো কোনো লাভ নাই ধরেন মার্কেট প্লেসে আপনি এমন একটা কাজ শিখছেন যে কাজের মার্কেট প্লেসের কোনো ভ্যালু নাই তাহলে সে কাজ শিখে তো কোনো লাভ নাই তো আমরা এই জন্য আমাদের প্রতিটা কাজ শেখানোর আগে মার্কেটটা রিসার্চ করে নেই তো যাই হোক আমরা এখানে লিখব Google Google shopping shopping ads এটা লিখলে আপনারা পেয়ে যাবেন গুগল শপিং অ্যাডসে যদি আপনারা দেখেন মোটামুটি এখানে অনেক সার্ভিস রয়েছে এখানে প্রায় এগারো হাজার সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে আর আমরা জানি যেগুলোর চাহিদা বেশি সেগুলো মানুষ একটু ঘোরাফেরা করে সবসময় বেশি ঠিক আছে তো এখানে মানুষজনের জনসংখ্যা কিন্তু খুবই বেশি আর খুব একটা বেশি তা না যেমন ওয়ার্ডপ্রেস গ্রাফিক ডিজাইন এগুলোর থেকে অনেক কম ওইখানে তো লাখের উপরে আপনার কম্পিটিটর আর এখানে মাত্র কম্পিটিটর এগারো হাজার আটশো বাষট্টিটা আপনি যদি অনলাইনতে দেখেন তাহলে হয়তো এক হাজার আইসা পড়ছে দেখছেন এক হাজার আর একটু যদি আপনারা দেখেন এই গুগল শপিং অ্যাপসের একটু দেখাই আপনাদেরকে গুগল শপিং অ্যাপসে দেখেন প্রতিটা কাজের চাহিদা কত পঁচাশি ডলার চল্লিশ ডলার পঞ্চাশ ডলার আশি ডলার তারপরে একশো ডলার পঁচানব্বই ডলার মানে প্রতিটাই প্রতিটা কাজের দেখেন ডিমান্ড কত তিরিশ ডলার পঞ্চাশ ডলার আমরা দেখি এটাতে একটু যাই এখানে চারটা অর্ডার চলতেছে শপিং অ্যাডস তারপরে হচ্ছে এই লোকটাকে যদি দেখি নয়টা কাজ করছে তার কোনো অর্ডার চলতেছে না তার ছয়টা অর্ডার চলতেছে মার্সেন্ট সেন্টার ওকে এখানে দেখেন কি পরিমাণ চাহিদা এখানে শুধু এটা নিয়ে কিন্তু অনেক মানুষ কাজ করতেছে শুধু একটা সার্ভিস শিখেই আপনি যদি চান এই একটা সার্ভিস শিখেই কিন্তু এখান থেকে ভালো টাকা আর্ন করতে পারবেন তো Google shopping ads I'll set up Google shopping ads চল্লিশ ডলার করে নিচ্ছে ছয়টা অর্ডার রানিং চলতেছে আর মোটামুটি আটচল্লিশটা কাজ কমপ্লিট করে ফেলছে আর স্ট্যান্ডার্ড প্যাকেজ নিচ্ছে হচ্ছে চল্লিশ ডলার আর হচ্ছে স্ট্যান্ডার্ড সরি বেসিক প্যাকেজ নিচ্ছে চল্লিশ ডলার আর স্ট্যান্ডার্ড নিচ্ছে আশি ডলার আর প্রিমিয়াম নিচ্ছে হচ্ছে একশো বিশ ডলার তাহলে যদি আমরা অ্যাভারেজ যদি ধরেন স্ট্যান্ডার্ড দড়ি তারপরে মোটামুটি তার এখানে বিশ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার কাজ কিন্তু রানিং আছে তার সার দিন তিনি আসছে কত সালে দেখেন একশো ছয়টা কাজ করছে তিনি আসছে দুই হাজার বিশের জুনেতে জুলাইতে তো দেখি তিনি কি করে তিনি দেখেন শুধু গুগলের সার্ভিসগুলোই দিয়ে থাকে মানে আমরা আমাদের এই প্লে লিস্টের ভিতরে যতগুলো পাবেন সবগুলোই তিনি দিয়ে থাকে আর এই একটা সার্ভিস শিখেই শুধু গুগল অ্যাড ক্যাম্পেইন শিখে কিন্তু তিনি এই পজিশনে চলে আসছে আর যদি তার প্রোফাইলটা আমরা ভিউ করি দেখেন আপনারা প্রতি সপ্তাহে কিন্তু কাজ পাচ্ছে দেখেন এক উইক এক উইক এক উইক প্রতি সপ্তাহে ডেলিভারি দিচ্ছে কাজ তার মানে এখানে কিন্তু তিনি হিউজ কাজ পাচ্ছে তো আমরা বুঝতে পারলাম যে এখানে কি পরিমাণ চাহিদা আছে আপনারা দেখতে পারেন মার্কেটটা রিসার্চ করে এখান থেকে ভালো টাকা আর্ন করা কোনো বিষয় না আপনি যদি ভালোভাবে কাজ শিখতে পারেন তো এগুলো বিষয় না ঠিক আছে যাই হোক আমরা চলে আসলাম এখন আমরা ফার্স্ট টাইম আমরা আগে দেখব যে আমরা যে এই অ্যাডটা রান করব মানে গুগল অ্যাডস রান করব গুগল শপিং অ্যাডস এই অ্যাডটা দেখতে কীরকম হয় এটা কিন্তু আপনাদের সবারই জানা উচিত যে গুগলের এই অ্যাডগুলো আমরা বেশিরভাগ কিন্তু অ্যামাজনে এই অ্যাডগুলো বেশি দেখে থাকি অ্যামাজনের প্রোডাক্টগুলো যখন আমরা কোনো ই করি দেখেন আমাদের গুগল শপিং অ্যাডসে যদি দেখেন একটু সার্চ করি দেখেন এরকম দেখাবে মানে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে একদম প্রথমে অনেকগুলো প্রোডাক্ট শো করবে এটার বলা হয় গুগল শপিং অ্যাপস মানে শপিংয়ের যত প্রোডাক্ট আছে সবগুলো আপনি যে কয়টা প্রোডাক্ট এখানে সিলেক্ট করবেন সে কয়টা প্রোডাক্ট কিন্তু গুগলের প্রথমে সাজেস্টে দেখাবে এটাই হচ্ছে শপিং অ্যাপস তো আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা তো আমাদের শপিং অ্যাপসের কাজটা শিখতে গেলে আমাদের বাইরের কাছ থেকে কয়েকটা জিনিস নিতে হবে বা আপনি যদি গিগ পাবলিশ করেন তাহলে আপনাকে কয়েকটা জিনিস নেওয়া খুব জরুরি তাছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না ঠিক আছে তো আপনাকে প্রথমে নিতে হবে প্রোডাক্ট প্রোডাক্ট লিঙ্ক আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়ার দরকার নাই কারণ হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক নিলেই হবে প্রোডাক্ট লিঙ্ক নিলে আমাদের ওয়েবসাইট লিঙ্ক খোঁজা কোনো ব্যাপার না আপনি বাইরকে ইনক্লুডভাবে বলে দিবেন বা ক্লিয়ারলি বলে দেবেন তোমার প্রোডাক্ট লিঙ্কগুলো দাও তোমার কোন কোন প্রোডাক্টগুলো তুমি মানে অ্যাড ক্যাম্পেইন করতে চাও সেগুলো আমাকে দাও আপনাকে সেজন্য প্রোডাক্ট লিঙ্কগুলো নিতে হবে তারপরে নিতে পারেন ডেলি বলবেন যে ডেলি বাজেট কত তোমার daily daily daily budget okay daily budget daily budget কত তিন নম্বরে নিতে পারেন হচ্ছে targeted location targeted location targeted location চারে নিতে পারেন হচ্ছে Google Google ads account account access তো এটা নেওয়ার পর আমরা যদি আরেকটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে আপনাদের গুগল চারটা নিলাম আরেকটা নেবেন সেটা হচ্ছে পাঁচ নাম্বারে নেবেন হচ্ছে Google Google merchant merchant account account access তো এই কয়টা হলে আপনি আপাতত কাজটা শুরু করতে পারবেন কোনো সমস্যা হবে না তারপর এই কাজটা করতে গেলে আপনার হয়তো যদি তার সাথে গুগল গুগলের সাথে তিনি ভেরিফাই করা না থাকে বা মার্সেন্ট অ্যাকাউন্টের সাথে যদি ভেরিফাই না করা থাকে তাহলে আপনাকে অবশ্যই আরেকটা জিনিস নিতে হবে সেটা হচ্ছে আগেই চাবেন না যখন আপনাকে এটা দেখতে হবে বা সেট করতে হবে তখন নেবেন বায়ারের ওয়েবসাইট বা মানে তার ই কমার্স হোক আর যাই হোক না কেন তার শপিং শপিংয়ের যে ই কমার্স ওয়েবসাইট আছে বা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ইউজার নেম আর পাসওয়ার্ডটা নেবেন যাতে আপনি এই ভেরিফাইটা করতে পারেন আর কি তো এটা আপাতত এই কয়টা হলে আপনি কাজটা শুরু করতে পারবেন খুব ভালোভাবে করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা আপনাকে মাস্ট বি নিতে হবে ঠিক আছে তারপরে আপনি কাজ স্টার্ট করার জন্য উপযুক্ত হয়ে যাবেন তো এর এরপরে আমরা যেটা করব আমরা চলে যাব হচ্ছে এখানে লিখবেন আপনারা মার্সেন গুগল মার্সেন অ্যাকাউন্ট ঠিক আছে আমাদের যেহেতু এখন নতুন আমরা প্র্যাকটিস বা আমরা প্র্যাকটিস পারপাসে আমরা এটা ই করব মানে আমাদের একটা গুগল মার্সেন্ট অ্যাকাউন্ট লাগবে তাহলে আমরা লিখি মার্সেন্ট এখানে লেখার পরে আমরা চলে আসব এখানে আমরা মার্সেন্টের অ্যাকাউন্টে চলে আসবো মার্সেন্টেজ অ্যাকাউন্টে আসার পর এখানে দেখবেন লেখা আছে sign up sign in okay আমরা সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করে এখানে লেখা আছে sign in to merchant centre okay আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট আমাদেরকে সাইন আপ বা আমাদের অ্যাকাউন্টটা যে কোনো জিমেল একটা অ্যাকাউন্ট এখান থেকে সেট করে ফেলতে হবে ওকে আমরা চাচ্ছি ব্যাঙ্গল সং এই জিমেলটা সেট হোক ওকে এটার পাসওয়ার্ডটা ওকে ধরেন আমি চাচ্ছি যে এটাই হোক ওকে রাজু আহমেদই হোক এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট আমি এখান থেকে লগ করে ফেলি সাইন আপ করে ফেলি তো আমাদের সাইন আপ করা হয়ে গেছে ইয়েস তো আসার পর এখানে আমাদেরকে বলতেছে do you do you sell product online আমরা ইয়েস দিলাম your store your store website okay তো আমরা এখানে দিয়েই হচ্ছে ইয়োর স্টোর ওয়েবসাইট হচ্ছে ধরেন আমাদের নাম ক্লায়েন্টের যে স্টোরের নাম থাকবে সেই নামটা দিবেন ধরেন আমি আমাদের প্যাটিসের জন্য আমরা এখানে দিতে পারি এটা কন্টিনিউ করে ফেলি আমরা এটা কমপ্লিট করার পর এটা করার পর নিচের দিকে আসবো দেখেন এখানে দেখা লেখা আছে create and Google merchant centre account এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে আমাদেরকে বলতেছে বিজনেস নেম ওকে তো আমরা একটা বিজনেস নেম দিব আপনার বায়ারের বা আপনার ক্লায়েন্টের যে নামটা থাকবে বা বিজনেসটা থাকবে সেই বিজনেসের নামটা দিবেন তো ধরেন আমার নাম হচ্ছে রাজু আহমেদ ওকে হ্যাঁ আহমেদ দিলাম এমনি একটা দিয়ে দিলাম ওকে তো রাজু আহমেদ এটা কান্ট্রি আপনার বাইরের যে বিজনেস কান্ট্রিটা থাকবে সেই কান্ট্রিটা দিবেন যদি আমেরিকান হয় আমেরিকান দিবেন কানাডা হলে কানাডা দেবেন অস্ট্রেলিয়ান হলে অস্ট্রেলিয়ান দেবেন আমরা হচ্ছে বাংলাদেশ ওকে বাংলাদেশ দিলাম এটা তাহলে বাংলাদেশে অটোমেটিকলি টাইম জোন কিন্তু তারা নিয়ে নেবে ওকে কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসি আসার পর এখানে থেকে এখান থেকে আমরা এখানে আসার পর নিচে দেখবেন লেখা আছে Google merchant centre term and condition এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট করে ফেলবেন ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর আমরা একটু অপেক্ষা করি let's me finished okay Google merchant centre account has been created okay আমরা এটা কন্টিনিউ করে ফেলি কন্টিনিউ করে ফেললাম তো আমাদের এরকম হয়ে গেছে এরকম চলে আসছে আমরা যেটা করব এখান তো এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউতে ক্লিক করে এটা হচ্ছে আমাদের শপিং সেন্টারের সমস্ত কিছু এখান থেকে আমাদের এগুলো সেট করে ফেলতে হবে তো এটা হচ্ছে আমাদের বিজনেস অ্যাড্রেস এটা আমাদের বিজনেস অ্যাড্রেস দিতে হবে এখানে আমরা এখানে আসার পর আমাদের এখানে আমাদের আমরা এখানে আসার পর এখানে আমাদের অনেকগুলো অপশান আছে এটা হচ্ছে অ্যাড এ বিজনেস ডিটেলস আমাদের বিজনেস ডিটেলসটা দিতে হবে business verify claim website verify করতে হবে set up shopping ads add এটা কমপ্লিট করতে হবে এগুলো কমপ্লিট করলে আমাদের কাছে আমরা নেক্সট ক্লাসে আমরা এইগুলো দেখব যে এটা কিভাবে করতে হয় ওকে